সুপ্রিয় দর্শক আমাদের খাওয়া শেষ এখন আমরা বিল পে করব ওকে মমত ভাই thank you very much okay এই ছিল আমাদের সকালের নাস্তা এখন আমরা একটু ঘুরে বেড়াবো এই বাহাবুলা শর্টকাট সুলতান হুসেন আল আরজান স্ট্রিট দুশো এগারো নম্বর স্ট্রিট এটা এই রোডটা গিয়ে মিশেছে তিরিশ নম্বর হাইওয়েতে যে ওয়াটার ট্যাঙ্কার কুয়েতে এখনও ওয়াটার ট্যাঙ্কার দিয়ে বিভিন্ন জায়গায় পানি সরবরাহ করা হয় ওরা ইচ্ছা করলে কিন্তু পানির লাইন সব জায়গায় করতে পারে কেন করেন এটা বুঝলাম না এই দেখুন মাহবুলার একটি এলাকার এক নম্বর ব্লকের এলাকার একটি দৃশ্য চারিদিকে মৌমাছির বাসার মতন ফ্ল্যাটস দোকানপাট কালা মানে সুপার মার্কেট সেলুন সেলুনের সংখ্যা অনেক বেশি আর রেস্টুরেন্ট ফুল অফ রেস্টুরেন্ট সব কিছুই আছে এখানে স্কুল মাদ্রাসা সুপার মার্কেট যখন বের হই বেশিরভাগ সময় নাহিদ ভাই গাড়ি নিয়ে আসে আবার বসে থাকতে খুব মজা লাগে আরেকজনে গাড়ি চালাইলে খুব মজা লাগে মাঝে মাঝে নিরুপায় হয় আমি আমারটা নিয়ে আসতে হয় আচ্ছা এখন আমরা একটা ব্যাংকের ভেন্ডিং বুথ খুঁজতেছি ভেন্ডিং না কি বলে এটিএম মেশিন এটিএম মেশিন খুঁজতেছি থেকে টাকা তুলল এই দেখেন ইন্ডিয়ান রেস্টুরেন্ট ইন্ডিয়ান সেলুন সব কিছু এখানে আছে বিভিন্ন দেশের শ্রমিক still developing. বেশি ভিডিও করি না কারণ ভিডিও লেন্থ বড় হয়ে যাবে এখন আসছি এই এক নম্বর ব্লকের রাউন্ড অ্যাবাউট এখানে আলমোল লাইফ চেঞ্জ এখানে আমি টাকা তুলব ভুরকান ব্যাংক থেকে কিছু ক্যাশ টাকা থাকা ভালো সুপ্রিয় দর্শক ব্যাংক থেকে টাকা তুললাম এখন আমরা একটু ঘুরে বেড়াবো তারপর <clears throat> আমরা জুমার নামাজ এখানকারই কোনো মসজিদে পড়ে নেব আর দুপুরের খাবার একটা বাংলাদেশি হোটেলে খাবো তাহলে দেখতে থাকুন আবুলা আবু হালিফা তারপরে ফাহিল হ্যাঁ। এই মাসে ওয়েত বৃষ্টি হওয়াতে এই শীতকালের মৌসুমে সব সবুজ হয়ে যায় না হ্যাঁ। এবার কিন্তু আরো বেশি সবুজ Ah, so people Come, কিভাবে বুঝলেন আচ্ছা আচ্ছা একদিন ভুলে আমি আমার কাকা ঢুকে গেছিলাম পরে নামাজটা পড়েই বেরিয়েছি কেউ নামাজ পড়ে না ওরা কি নিজে নিজে নামাজ পড়ে রাত্রে ভালো কাবু হ া ল ি t া র ভ a ল ো র ে স ্ ট ু র ে ন Yeah, I'm going to say. ভাই হচ্ছে আবু হালিফা এখান থেকে আমরা চলে যাব আবু হালিফা আবু হালিফা একটু ঘোরাঘুরি করে ঢুকবো ফাহাইল এই দেখেন কেমন গ্রিন গ্রিন কুয়েত সামনের যে রাস্তাটা আছে এটা হাই শীতকালের এই সময়টাতে কুয়েতে বৃষ্টি হয় তখন যে কোনো খালি জায়গায় প্রচুর গাছ জন্মায় সেই সাথে হলুদ ফুল ঘাস ফুল বা কি ফুল বলে সরিষা টাইপের ফুল হ্যাঁ, কুয়েতের জাতীয় ফুল আসলে এটা এটার নাম আমার জানা নাই খাই আমাদের বাপের বাবার নিজ হ্যাঁ। দর্শক জুমার নামাজ শেষ করলাম এই মসজিদে এখন আবার ঘোরাঘুরি রেস্টুরেন্টে খাওয়া সব কিছুই হবে